সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি আমি কিভাবে একটা ক্লায়েন্টের কাছ থেকে ছয়টা অর্ডার নিছি সেটাই আপনাদেরকে সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে বলবো এবং আমি এই কাজগুলো কি কি ধরনের কাজ করে আমি তার কাছ থেকে পেমেন্ট নিছি একশো একশো বাহাত্তর ডলার অথবা সাতাত্তর ডলারের মতো প্রায় আমি এখানে দেখতে পাচ্ছেন টোটাল ছয়টা অর্ডার কমপ্লিট করছি আমি যদি আপনাদেরকে অর্ডারগুলো দেখাই উপরের দিকে দেখেন এটা হচ্ছে আমার অর্ডার পেজ এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে রিলোড করে দেখাই হ্যাঁ তাহলে আপনাদের একটু হ্যাঁ, বুঝতে সমস্যা হবে না যে আসলেই কি আমি কাজগুলো করছি না করি নাই সেটা তো আমি রিলোড করে দেখালাম দেখানোর পরে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি টোটাল ছয়টা প্রজেক্ট আর টোটাল কমপ্লিট করছি ছয়টা প্রজেক্ট এবং এই প্রজেক্টগুলোতে আপনি প্রতিটা কাজেরই মোটামুটি আপনি দেখতে পারবেন বায়ার খুশি হয়ে আমাকে টিপস দিছে এটাতে দেখেন দশ ডলার টিপস দিছে এটাতে দেখেন দশ ডলার টিপস দিছে দেন এটাতে পাঁচ ডলার এটাতে দশ ডলার ছয়টা কাজের ভিতরে মোটামুটি তিনটা প্লাস কাজের মতো কিন্তু আমাকে শুধু টিপস দিছে কেন টিপস দেয় একটা বায়ার যখন আপনার একটা বায়ারের সাথে আপনি কাজ করবেন দেন বায়ারকে স্যাটিসফাই করতে পারবেন বায়ার আপনার কাজে খুশি হবে তখনই কিন্তু আপনাকে ফাইভ স্টার ফিডব্যাক এবং আপনাকে কিন্তু টিপস দিবে এগুলো আপনাকে বুঝতে হবে তো আমি এখানে ছয়টা অর্ডার কমপ্লিট করছি মোটামুটি আমি এই এগুলো আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে আমার বায়ার বায়ারের ইয়া এটা যদিও আমার একটা প্রমোশন ঠিক আছে প্রমোশন থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বায়ার ডাইরেক্ট আসছে আমাকে মেসেজ করছে US only okay hello how are you দেখেন আমার যেটা ফার্স্ট আমার করণীয় থাকে যদি কোনো বায়ার আমাকে মেসেজ করে আমি সরাসরি তাকে যেটা বলি হ্যালো হাওয়ার ইউ এটা দেওয়ার পরে হ্যাঁ আই নিটে website link short description photo okay তার সাথে আমার বাইরে কোনো কথা হয় নাই জাস্ট প্রথমে তিনি আমাকে ওইটা বলছে আমি তাকে আমি এটা বলছি দেন তারপরে তিনি আমার মেসেজে রিপ্লাই দিতেছিল না তারপরে লিখছি are you there okay yes sorry stepped away from minute okay এখানে যেটা বলতেছে তার একটু সময়ের কারণে তিনি রিপ্লে দিতে লেট করতেছিল হ্যান ত্যান এগুলো বলতেছে এবার তিনি তার মূলত তার বিজনেসটা হলো এনিমলস নিয়ে তার একটা মেন কন ক্যাট নামের একটা ক্যাট আছে মানে বিড়াল ছানা আছে যেগুলো তিনি বিক্রি করতে চাচ্ছেন তার মনে মানে হচ্ছে তার একটা খামার আছে মেন বা মেন কন ক্যাট নামের এটার উচ্চারণটা একজাক্টলি কী হবে সঠিক আমার জানা নাই কিন্তু এ এটা হচ্ছে তার উচ্চারণ বলতে পারেন মেন কন ক্যাট বা মেন কন ক্যাট যাই হোক এটা হচ্ছে তার একটা বিড়ালের একটা প্রজাতির নাম মেবি তো এখানে তার যেটা করতে হবে এই জাতের তার কাছে এই এই বিড়াল মানে এই বিড়ালগুলো কিন্তু খুবই দামি বিড়াল ঠিক আছে সচরাচর পাওয়া যায় না তো এবার যখন আমি যখন তাকে বলছি হ্যাঁ তার দরকার কি তার দরকার হচ্ছে কি তিনি ফেসবুকের মাধ্যমে তিনি এই কুকুর ছানাগুলোকে বিক্রি করতে চান সরি বিড়াল ছানাগুলোকে বিক্রি করতে চাচ্ছে তা আমি বলছি yes can I help you বলছে আমি তোমাকে সাহায্য করতে পারি হ্যাঁ my page so you can see can see it okay এটা হচ্ছে তার ফেসবুক পেজের নাম এটা আমাকে বলছে বলার পরে বলতেছে যে আমার ফেসবুকের পেজের ভেতর ফলোয়ার খুবই কম তুমি কি এখানে আমার এই পেজের মাধ্যমে কি তুমি আমার কুকুর মানে বিড়াল বিক্রি করতে পারবা কিনা আমি ভারে ভারে কুকুর বলতেছি কেন ওকে সরি তো এটা হচ্ছে কাহিনী তিনি বলতেছে যে তার পেজের ভিতরে ফলোয়ার খুবই কম তো আমি কি চাইলে তার পেজ থেকে কি আমি কোনো প্রকার বিড়াল বিক্রি করতে পারবো কি না তো আমি দেখছি দেখার পরে আমি বলতেছি okay commenting marketing okay comment marketing বা এস এম এস মার্কেটিং বলতে পারেন এটা একটা মার্কেটিং মেথড আমি যদি আপনাদেরকে আজকে বলি এটা কোনো ক্লাসের ভিতরে মনে হয় না আপনারা পাবেন আমার এটা কেউ এরকমভাবে ক্লাসও করে না এটা এই এই এনিমলস রিলেটেড যদি আপনার কোনো সময় কোনো ক্লায়েন্ট আসে তাহলে আপনারা এই ধরনের মার্কেটিং দিতে পারেন এটা কিভাবে করে আমি আপনাদেরকে মোটামুটি একটা বেসিক ধারণা দেওয়ার ট্রাই করব যার মাধ্যমে আপনারা সহজেই এই মার্কেটিংটা করতে পারবেন আশা করি এবং এটাতে কিন্তু হেভি ফলাফল দেয় এবং চাইলে কিন্তু এখান থেকে আপনারা চাইলে মার্কেট প্লেসের বাইরে মানে এই মেথড অবলম্বন করে আপনারা কিন্তু নিজেদের জন্য ক্লায়েন্ট সংগ্রহ করতে পারেন এটা কিন্তু একটা সিক্রেট মেথড তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমি কিন্তু ভিডিওগুলো বানাই আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কত টাকা ইনকাম করি এরকম না এখান থেকে আমি অনেক কিছু শেয়ার করি আপনাদের সাথে বায়ারদের সাথে কী ধরনের কথাবার্তা বললে এবং কি কি কথা বলতে হয় কিভাবে কথা বলতে হয় এবং একটা প্রজেক্টের ভিতরে কত সিক্রেট জিনিস আছে এবং অনেক সিক্রেট মেথড থাকে ওইগুলো কিন্তু আমি শেয়ার করি ঠিক আছে এটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন কোনো সময় ক্লায়েন্ট ফাইলে বাইরদের সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো নিয়ে যেন কোনো সময় হতাশ না হন এবং এই প্রজেক্টগুলোর মধ্যে আপনারা আমি জানি এই প্রজেক্টগুলোতে আপনারা অনেকে আছে খুব কেয়ারফুলি দেখতেছেন দেখার পরে আপনারা কিন্তু এখান থেকে অনেক কিছু ট্রাই করতেছেন যে আমি কিভাবে মেসেজ করতেছি ফার্স্ট মেসেজ কী দিছি এগুলো কিন্তু আপনারা দেখতেছেন হ্যাঁ তো অবশ্যই ক্লাসটা যখন করবেন আমি মনে করি খুব কেয়ারফুলি দেখবেন কোনো কিছু স্কিপ করার ট্রাই করবেন না এখানে আমি অনেক সিক্রেট জিনিস শেয়ার করার ট্রাই করি ওকে তো এই একটা মার্কেটিং যদি আমি বলি এটা কিভাবে করে আমি বলছি যে এটা হচ্ছে ফেসবুকের ফেসবুকেরই মার্কেটিংয়ের একটা পার্ট যা মার্কেটিংয়ের পার্ট আপনি বলতে পারেন এটা বিভিন্ন টার্গেটেড বা টার্গেটেড মানুষদের কাছে সরাসরি আমরা পোষাইতে পারবো এবং এতে আমাকে যেটা করতে হবে আমি তোমাকে পঞ্চাশটা থেকে একশো মানুষের সাথে কানেক্ট করে দিব বা একশো মানুষকে আমি নক দিব যারা বিড়াল কেনার জন্য আগ্রহী এরকম মানুষের সাথে আমি কথা বলবো যদি তোমার প্রোডাক্টগুলো ভালো লাগে তাহলে তারা তোমার কাছ থেকে প্রোডাক্টগুলো কিনবে তো এইটা হচ্ছে কাহিনী এবার আসি আমি একশোটা মেসেজ করার মানে হচ্ছে আমি একশোটা মেসেজ করব মানে হচ্ছে তার একশোটা মানুষের জন্য আমাকে একটা পেমেন্ট দিতে হবে মিনিমাম পাঁচ ডলার তো দিতেই হবে কিছু করার নাই পাঁচ ডলার দিতে হবে আর এই টোটাল প্রজেক্টে আমি একশো সাতাত্তর ডলারের মতো টোটাল দেখেন আপনারা এখন একশো সাতাত্তর ডলার মতো টোটাল মনে হয় বিশ পঁয়ত্রিশ ওকে বিশ আর পঁয়ত্রিশ হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন বাদ দিলাম পঞ্চাশ পঞ্চাশ আর ধরেন চল্লিশ নব্বই নব্বই আর বিশে হইতেছে আপনার নব্বই আর বিশে একশো দশ একশো দশ আর হচ্ছে ধরেন বাইশ একশো দশ আর বাইশ একশো বত্রিশ মানে সাঁত্রিশ সাঁত্রিশ আর হচ্ছে চল্লিশ ধরেন সাঁত্রিশটা বাদ মানে সাঁত্রিশে সাতটা বাদ দিয়ে তিরিশ সত্তর মানে হচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ওকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ওকে সত্তর আর ধরেন এখানে দুই পাঁচ আর এখানে হচ্ছে দুই হচ্ছে বাহাত্তর বাহাত্তর আর হচ্ছে পাঁচ হাজার সাতাত্তর মানে একশো সাতাত্তর ডলার ইনকাম করছি মাত্র সাত দিনের ভিতরে সাত দিনের মতো আমার সময় লাগছে টোটাল যদিও অর্ডার ডেলিভারিগুলো আমি অনেক পরে পরে নিছি আর আমার টোটাল সময় মনে হয় না আমার পাঁচ থেকে সাত ঘন্টার মতো সময় লাগছে আমার মনে হয় না তো যদিও এটা ধরেন টোটাল আমি সাত দিনেই ধরেন আপনি অ্যাভারেজ আমি কিন্তু সাত দিনে প্রায় আমি ইনকাম করছি একশো ভাত সাতাত্তর ডলারের মতো তো এবার আসেন এই মার্কেটিংটা কিভাবে করে এটা হচ্ছে মার্কেটিংটা করে হচ্ছে আপনি এই ধরেন আপনার যদি কোনো ক্লায়েন্ট এনি অ্যানিমলস রিলেটেড হয় যদি ক্যাট হয় বিড়াল হয় সরি ক্যাট ডগ তারপরে ধরেন আরও ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ধরেন এরকম যদি কোনো প্রোডাক্ট হয়ে থাকে বা এগুলো যদি তিনি বিক্রি করতে চায় যদি এবার আসেন এখানে তার কিন্তু আমি মোটামুটি দেখা গেছে যে তার আমি ইয়া করে দিছি হ্যাঁ তার কিন্তু আমি বুস্ট করছি কিন্তু হ্যাঁ একটা জিনিস আপনার মনে রাখবেন ফেসবুকের ভিতরে এবং গুগল অ্যাডের ভিতরে কোনো জায়গায় কিন্তু বিড়াল এবং অ্যানিমলস রিলেটেড কোনো প্রাণীর বিক্রি করা যায় না সরাসরি আপনি কোনো অ্যাড রান করতে পারবেন না তাহলে কিভাবে প্রোডাক্টগুলো বিক্রি করবেন এখানে অনেকগুলো মেথড থাকে তার সমস্ত কাজগুলো কিন্তু আমি এখানে যতগুলো কাজ করছি ইউটিউব ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফেসবুকে প্রচার থেকে শুরু করে পেজের ফলোয়ার বাড়াইছি পাশাপাশি দেখাইছি যে তার মোটামুটি এস এম এস মার্কেটিংগুলো করছি এগুলোই কিন্তু আমি করছি বেশি হার্ডের কোনো কাজ নাই আমাদের যে খুব পরিশ্রমের কাজ এরকম কোনো কাজ কিন্তু আমি করি নাই আমার এগুলো হচ্ছে শরীর ডিজিটাল মার্কেটিং হচ্ছে শরীর বাঁচানোর কাজ তো এবার আসেন এই কাজটা আমি কিভাবে করছি আমি আপনাদেরকে যদি দেখাই এখানে আপনারা চলে যাবেন ফেসবুকে আপনাদের সিক্রেট মেথড হচ্ছে এটা এই ক্লাসের ভিতরে কোনো কিছু শিখতে পারেন আর না পারেন আমি মনে করি এই সিস্টেমটা একটা মেথড আপনারা শিখতে পারবেন যেটার মাধ্যমে আপনারা মার্কেট প্লেসের বাইরে বায়ার এবং আপনারা নিজেদের জন্য মার্কেটিং করতে পারেন অথবা আপনাদের যদি এরকম কোনো মার্কেট প্লেসে আসছেন কখন কোন কাজ পড়বে বলা যাবে না যদি আসে তাহলে আপনারা নিজেরা এই ধরনের মার্কেটিং করতে পারবেন তো আমি এখানে লিখব cat lover lover groove group cat lover group okay এখানে অনেকগুলো চলে আসতেছে এবার আসি এখানে আমি গ্রুপ দিছি তো আপনি এখানে ইউএসএ দিতে পারেন ইউএসএ বা কানাডা এই কোনো যে কোনো দেশকে আপনি টার্গেট করতে পারেন তো এবার আসেন এখানে আপনি টপ টপ কিছু গ্রুপ দেখতে পারবেন তো আমরা এখান থেকে চলে যাব গ্রুপে ওকে গ্রুপস গ্রুপটা আপনি সিলেক্ট করবেন ফেসবুক থেকে এখানে যে টপ টপ গ্রুপ আছে যেমন ক্যাট লাভার এই একটা আছে এটার বেশিরভাগ মানুষ আমেরিকান মানুষগুলো এগুলো হয়ে থাকে বেশিরভাগ মানুষ আর এগুলো প্রতিটা গ্রুপ কিন্তু খুবই ট্রাস্টেড গ্রুপ এবং খুবই এইখানে যে মানুষগুলো আছে সেগুলো কিন্তু একদম রিয়েল পার্সন এখানে আমাদের অনেকেই দেখতে পাচ্ছেন যে এগুলো গ্রুপে জয়েন আছে তারা এখানে তাদের মার্কেটিংগুলো করে আমার এখানে তিনজনের মতো তিনটা ফ্রেন্ড আছে যারা এখানে কিন্তু মার্কেটিংয়ের কাজে লাগছে তো দেখেন এইখানে তিনজন ওরাই কিন্তু এখানে দেখেন এই লোকটাই কিন্তু এই দুজন কিন্তু আমরা ওইখানে যেমন আমার একটা আরেকটা আইডিয়া আছে আমার এক ফ্রেন্ড আছে মানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যারা আসছি <laughs> তারা মোটামুটি এখানে সবাই কম বেশি এগুলো গ্রুপে অ্যাড আছে কারণ একটাই তারা মার্কেটিং করে এখানে তো এবার ধরেন আমি একটা গ্রুপে গেছি নাম হচ্ছে ক্যাট লাভার এখানে আমার এই অ্যাকাউন্ট থেকে আমি কোনো প্রকার মার্কেটিং করি না কারণ হচ্ছে এই আমার মেন আইডিগুলো দিয়ে আমি যদি মার্কেটিং করি তাহলে সমস্যাটা হবে আপনি ঠিক মতো যদি মার্কেটিং করেন আপনার আইডিগুলো চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক আছে আমি চাই না যে আমার মেন আইডিগুলো হারানোর তো সেই জন্য আমরা যেটা করব আমরা যখন মার্কেটিংগুলো করব অবশ্যই আমাদের আদার্স যে ফেসবুক অ্যাকাউন্টগুলো থাকবে সেই অ্যাকাউন্ট থেকে এইগুলো গ্রুপে জয়েন হব এবার আসেন এখানে একটা ক্যাটের একটা ছবি দিছে জাস্ট একটা ছবি দিছে সচরাচর এগুলো ছবি পাবেন না কোনো জায়গায় এই ছবিটা দিছে তিনি তার উদ্দেশ্য হচ্ছে এটা বিক্রি করবে বা এটা একটা শো আপ করছে ম্যাও ম্যাও ওকে ম্যাও ম্যাও তো এখানে দেখেন মোটামুটি কতগুলো শেয়ার হয়েছে মোটামুটি ছত্রিশটা শেয়ার হয়েছে কত তেপ্পান্নটা কমেন্ট পড়ছে এবং দুইশো আটাত্তরটার মতো কি লাভ রিয়েক বা লাইক পড়ছে এবার আসি নিচের দিকে আসি এবার দেখেন এই একটা ভিডিও ছাড়ছে এখানে কিছুক্ষণ আগে ছাড়ছে দেখেন তিন ঘন্টা আগে মোটামুটি এগুলো কিন্তু খুবই এগুলো গ্রুপ কিন্তু খুবই রিসপন্স পড়ে খুবই রিসপন্স হয় যাই কিছু ছাড়ুক না খুবই ভালো দেখেন এই একটা ভিডিও ছাড়ছে এই গ্রুপের মেবি কত তারিখে একুশের দিকে অনেক পুরাতন ভিডিওটা এখানে চলে আসছে ওকে ধরেন এই গ্রুপেতে মোটামুটি ছত্রিশকে মানুষ শুধু হাহা রিয়েক্ট লাভ রিয়েক্ট হ্যানত্যান দিছে আর মোটামুটি একশো ছয়কে মানুষ কিন্তু এইগুলো গ্রুপে শেয়ার করছে মানে এই পিকচারটা বা এই ভিডিওটা শেয়ার করছে মানে একটা বিড়ালে মনে হয় যে একটা ঢোল বা কোনো কিছু বাইরে বেরিয়ে করতেছে আর কি সহজ কথা যেটা তো এবার আসি আপনার কাজটা কী এখানে যে পার্সনগুলো দেখবেন যারা কমেন্ট করছে এখানে সাত হাজারের মতো মানুষ আছে যারা কমেন্ট করছে তো আপনাদের যেটা করতে হবে আপনারা যেটা করতে হবে এখানে এই মানুষটাতে আমি ওপেন করব ওপেন করব ওকে ওপেন করব এবার আমি যেটা করব এই মানুষটার সমস্ত ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি না যদিও দেখি view profile okay okay view প্রোফাইলে যখন আমি আসছি তখন আমি দেখতে পাচ্ছি তার প্রোফাইলে সমস্ত ডিটেলস এখানে পাওয়া যাচ্ছে তো এবার আসি তার অ্যাবাউটাসটা আমরা একটু ফলো করি ওকে এটা কোন দেশি সেটাও মেবি দেওয়া আছে কি না দেখতে হবে না থাকলে বাদ দেন এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই এটা মেবি আমি শিওর যে তিনি বাইরের লোক এটা বাংলাদেশ আর ইন্ডিয়ান কোনো পার্সন না এটা আমরা ভালো করেই বুঝতে পারতাছি এটা ওল্ড মডেলের মানুষ হবে সম্ভবত তো ওকে যাই হোক আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এখানে দেখেন একটা সুন্দর একটা মেসেজ বাটন আছে তো আমরা যেটা করব এই এখানে মেসেজ করব হ্যালো হাওয়ার ইউ কেমন আছো আমার কাছে একটা সুন্দর বিড়াল আছে তুমি যদি চাও নিতে পারো আমি কিছু ছবি দিলাম তাকে একদম সিম্পল আমার যে ছবিগুলো আছে বিড়ালের ওই ছবিগুলো এখানে দিয়ে দিব এই বিড়ালটা আমি বিক্রি করতে চাচ্ছি তুমি চাইলে যদি ইউএসের পার্সন হও তাহলে কি ইউএসের পার্সনগুলোকে আমরা দেখব অ্যাবোটসে আসলে আপনি অনেকগুলো অ্যাকাউন্টে গেলে আপনি দেখতে পারবেন যে তাদের ডিটেলস দেওয়া থাকবে ওকে ডিটেলস আপনি পেয়ে যাবেন যেমন এখানে দেখেন লিভিং কোন দেশ এগুলো কিন্তু দেওয়া আছে হ্যাঁ আপনি নাই নাইনটি পার্সেন্টের মতো মানুষকে আপনি এগুলো ইনফরমেশন পাবেন এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নাই আর ছবির উপর ক্লিক করলেও আপনি পেয়ে যাবেন হ্যাঁ ধরেন এই মানুষটা বাসা কোথায় দেখেন এখানে দেওয়া আছে তারপরে এটার উপর যদি আপনি ক্লিক করেন দেখেন এটার বাসা কোথায় দেওয়া আছে মানে ভার্সিটি ইউনিভার্সিটি এগুলো দেওয়া আছে মানে প্রতিটার উপরে যখন আপনি ক্লিক করবেন তো এই যে এটার একটা বাড়ি হচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়র্কের মানুষ যদি আপনার নিউ ইয়র্ক আপনি সবগুলোই এখানে দেখে দেখে একটু কষ্ট করে করে একদম রিয়েল পার্সনগুলোকে খুঁজে খুঁজে বের করে আপনাকে যেটা করতে হবে তাদেরকে মেসেজ পাঠাতে হবে ধরেন আমার বায়ার ধরছেন ইউএসের বায়ার আর এখান থেকে কিন্তু আপনি সারা ওয়ার্ল্ডের মানুষগুলোকে পাচ্ছেন একদম রিয়েল পার্সন ধরেন কলম্বাস ওকে আমি কিন্তু ইউএসের গুলোতে যখন যাব তখন আমি এগুলো শহর সম্পর্কে খুব একটা আইডিয়া নাই তো আমি দেখতেছি বেশিরভাগগুলোই বাইরের লোক সিটি ক্যান ক্যানাস আমি এগুলোর নামও শুনিনি কখনো ওকে এরকম যাদের যাদের কাছে পাবেন ইউএসএর পার্সন আমি কিন্তু এটা এর গ্রুপে যাই না আমি যদি এর গ্রুপগুলোতে যেতাম তাহলে ইউএসএর পার্সনগুলোকে আপনি পেতেন হ্যাঁ তো এখানে আমি শুধু ক্যাট লাভার লিখে সার্চ করছি সেই জন্য কিন্তু ক্যাট লাভার দেখেন এখানে কেউ কেউ আছে ক্যাটের এটা হচ্ছে কমেন্ট মার্কেটিং বা কমেন্টিং যেটা আমরা বলতে পারি এখানে কুকুরের সরি বিড়ালের টি শার্ট বিক্রি করতেছে এটা একটা মার্কেটিং ডিজিটাল মার্কেটার হয়তো নিয়েছে তিনি এটার বিনিময়ে কিন্তু তিনি টাকা নিচ্ছে এবার এই একজন আমরা দেখি ওকে টেক্সাস এটা কিন্তু মেবি আমেরিকান টেক্সাস হ্যাঁ এটা আমেরিকান এবার ধরেন এই লোকটাকে আমরা মেসেজ করব কি করবেন আমি বিস্তারিত বলি আপনাকে কিচ্ছু করতে হবে না জাস্ট এখানে যাবেন তিনি কিন্তু ক্যাট লাভার গ্রুপে পার্টিসিপেন্ট আছে তো আপনি যেটা করবেন এখানে হ্যালো হাওয়ার ইউ দিবেন কেমন আছেন একটু কথা বলবেন বলো যে হ্যাঁ আমার কাছে একটা খুবই ভালো মানের মেনকন ক্যাড আছে তুমি যদি চাও নিতে পারো আমি তোমাকে আমি আমার কিছু পিকচার দিচ্ছি আমার ক্যাডের তো তুমি একটু দেখো যদি পছন্দ হয় অবশ্যই আমাকে জানাও অথবা আমাদের ওয়েবসাইটে চলে যাও আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব এখানে তার সাথে এইভাবে মোটামুটি আপনি একশো দেড়শো জনকে যদি পাঠান একশো জন পাঠানোর জন্য আপনাকে বায়ার কমসে কম পাঁচ থেকে দশ ডলার দিবে যদি আপনি টোটাল এক হাজার জনকে ইয়া করতে চান মেসেজ করতে চান তাহলে কিন্তু আপনি করতে পারবেন হ্যাঁ এক হাজারের জন্য আপনি মিনিমাম ধরেন একশোর জন্য যদি দশ ডলার রাখেন তাহলে এক হাজার জন্য এক একশো ডলার নিলেও কিন্তু আপনার ভালোই হবে কারণ এখানে কিন্তু বায়ারও কিন্তু একদম রিয়েল পার্সন পাচ্ছে ঠিক আছে যারা এই রিলেটেড প্রাণীগুলোকে পছন্দ করে ধরেন আমি একটা একটা জিনিস পছন্দ করি না সেই জিনিস সেই গ্রুপগুলোতে যাব না কখনো মানে যাব না ওইগুলো গ্রুপে আমার থাকার কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে কি আমি যে গ্রুপগুলো ধরেন বাংলাদেশে এক্সাম্পল যদি আমি দিই দেখবেন যে যারা কবিতর প্রেমী আছে মানে হচ্ছে কবিতর খুবই ভালোবাসে তারা দেখবেন যে তাদের কিন্তু কবিতর রিলেটেড কমিউনিটি আছে বা গ্রুপ আছে যেখানে কিন্তু তারা শুধু ওই যারা মানে কবিতর প্রেমী আছে তারাই কিন্তু ওইগুলো গ্রুপে জয়েন হয় না আজ পর্যন্ত কিন্তু আমি কবিতর গ্রুপগুলোতে জয়েন হই নাই কারণ হয় না আমার আমার ওইরকম নেশা নাই যে কবিতার পালা ঠিক আছে তো দেখা যায় আমার পাশাপাশি অনেকেই পালে কিন্তু আমার নেশা হয় নাই তো আমি কিন্তু ওইখানে জয়েন হই না সেম আপনাদেরও যারা যে জিনিস পছন্দ করে সেই সেগুলো গ্রুপ ধরেন আমার একটা কবিতর থাকলে বা একটা কবিতর যদি থাকে তাহলে আমি এগুলো গ্রুপে জয়েন হবো আমার যদি কোনো সমস্যা থাকে যে আমার কবিতর এই প্রবলেম হচ্ছে তাহলে আমি গ্রুপে পোস্ট করব যে হেল্প মি আমার এই কবিতার এই সমস্যা কোন ভ্যাকসিন বা কোন জিনিসটা ধরেন আমার গিরিবাজের এই সমস্যাটা হয়েছে তো এটা কি সমাধান করা যাবে কি না কোন ওষুধ খাওয়াইলে কি হবে এগুলো কিন্তু আমি বিস্তারিত জানতে পারবো এবং ওদের সাথে তা থাকলে কিন্তু আমার একটা অভিজ্ঞতা তৈরি হবে সেম এখানে যারা আছে এই ক্যাট রিলেটেড মানুষগুলো ম্যাক্সিমামগুলো এগুলো মনে করেন এই রিলেটেড মানে ক্যাট রিলেটেড মানুষ ওদের প্রত্যেকটি প্রত্যেকেরই ক্যাড আছে এবং তাদের কিন্তু নেশা থাকে এগুলো কেনার আগ্রহ যদি ভালো মানের জিনিস পায় অবশ্যই তো নিবে তাই না তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আপনারা যদি এইভাবে মার্কেটিংগুলো করেন তাহলে বায়ারও খুশি আপনিও খুশি আপনি বায়ারকে খুশি করতে পারবেন সেম আমার মতো <laughs> একটা কাজ নেবেন আপনি একটা কাজ দিয়ে যখন দেখবেন যে ভালো রেজাল্ট পাচ্ছেন তখন দেখা যাবে আপনাকে দেখা যাবে যে টোটাল আরও অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করছে বায়ারকে কিন্তু আমি এভাবে খুশি করছি বিদায় বায়ার কিন্তু সেল পাইছে বিদায় কিন্তু আমাকে এতগুলো অর্ডার দিছে নাহলে কিন্তু দিত না একটা জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে মাথায় রাখতে হবে ঠিক আছে এমনি এমনি কিন্তু একটা লোকের কাছ থেকে আপনি টাকা নিতে পারবেন না ঠিক আছে তো দেখেন অর্ডার নিয়েছিলাম ফেব্রুয়ারিতে এবং টোটাল ফেব্রুয়ারির পাঁচ তারিখে অর্ডার ছিল ফার্স্ট অর্ডার তো ফেব্রুয়ারি দেন হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখ মানে টোটাল সাত দিনের মতো লাগছে টোটাল প্রজেক্ট আমি কমপ্লিট করে দিছি তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে কাজগুলো করতে হবে এবং এখানে আমি একটা মেথড শিখলাম এটাতে আপনারা ট্রাই করতে পারেন যখন কোনো দিন যদি আপনাদের এরকম কোনো প্রজেক্ট আসে তো আপনারা এইভাবে অর্ডারগুলো কনভার্ট করে আপনার ফেসবুক মার্কেটিংয়ের ওই সেক্টরগুলোতে কাজে লাগাইতে পারেন তো আশা করি যে আপনারা কম বেশি সেল পাবেন রেসপন্স পাবেন তো আই হোপ আপনাদেরও উপকারে আসবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ